সাকসেস চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে এই এক তারিখ দুই তারিখ আমাদের ডাব্লিউবির লাইন আছে ডাব্লিউবি পুলিশ কনস্টেবল তো আজকে অনেক ছেলে দৌড়াতে আসছে দেখেন দেখেন হাই স্কুলের মাঠে এই যে মানিকদা আমাদের ঠিক আছে মানিকদা কি করছেন সেই তো দূর আছেন মানিকদাতে কি ব্যায়াম করে কি জানি যে আমাদের কিশোর দা Hoe daar geleden, best toch? Sorry, baas. এই যে তাপস আমাদের ব্যাটারি বুটি মোটা হয়েছে ইয়াও কিন্তু করে নাই ও মোবাইলটারও কিছু হচ্ছে দেবতা দুটা ব্যায়াম করে দেখা দুটা ব্যায়াম করে দেখা যে কোনো ব্যায়াম দেবাশিস তো আমাদের এখানে মানে পুরা আসলে ধান ব্যস্ত কারণ কপালে তো মেয়ে জুড়ে নেই সেজন্য কইনা দেখেন এই তো মানিকদা পুরা হ্যাঁ, মানিকদা মানিকদা হ্যাঁ, খালি মারেছেন ভুলটান গাবানা চাহিয়ে হসলার বন্ধ আমরা সব তো বেশিরভাগ সিঙ্গেল ছেলে তাই আমরা এই জোশটা ধরে রাখি এটাকে ডায়মন্ড বলে বলে আমরা বলি লাভ দারুন দারুন দারুন দারুন সিঙ্গেল ছেলে মানিক দা তো আমি একটা কথা কস রাখুন না আচ্ছা বিয়া করি যাও তাহলে তোমার আচ্ছা বিয়া করি যাও এরকম ব্যায়াম তোমার কেমন করে করেন আমার তো করি রে ভাই না আচ্ছা হ্যাঁ? হ্যাঁ? আর ব্যায়াম হবে না আমরা অনেক দু ঘন্টা ধরে মাঠে আছি হ্যাঁ বিপ্লব ভাই কিছু কও কি বলবো দাদা তোমার তো মাঠ কভার হয়েছে না হ্যাঁ, মাঠ এই যে আমাদের মাঠের ম্যানেজার আসল একদম কমল ভাই আমাদের ম্যানেজার এই যে ঘোড়া ঘোড়া আমাদের ডিজে কোমলের সম্বন্ধে কিছু কম হ্যাঁ কিছু কম কমল কিছু কম অনেক অনেক ঘাটের জল খাচ্ছে চাপের জল সুপারির জল খালে ব্যাগ কার ইয়া নিয়া জুতা নিয়া রেডি বাড়ি যাবেন নাকি বাড়ি চলে যাবেন আচ্ছা ধরেন যাবে বন্ধু কিছু ক কিছুই না পায় সরল খাসে হিমাদ্রিদা কিছু কও পাই ব্যথা কেমন পাই ব্যথা দেখি দেখি পাটা কিরকম হয়েছে ওষুধ না দাও পুরা ওষুধ না দাও ওষুধের গুন্ডা তো এদিকে আমার প্রবণ পবন ভাই আর কৃষ্ণকমল পবন কিছু কো কি সমস্যা দেশ বলে বারে না শুনিনু সব বারে না এলা সব কি পুরা দৌড়াইছে এদিকে আমার দেবা দেবাদিস দেবাশিস পুরা এখানে ইয়া পুরা মিটিং আছে যে মানার আমার প্র্যাকটিস করছে পুরা এই চন্দন দা আমাদের সিস্টার খুলে দিছে একেবারে মানে বুক উজাড় দিছে ও চন্দনদা কিন্তু কোনোদিন ইউটিউবত আছে না আমার সঙ্গে কিন্তু আজি আছে দা কাজে পুরো দেখাছি আজি ও তোমাক এই যে চন্দনদা কাজে ভাইরাল করে দিন চন্দনদা ভাইরাল হবেন তো হ্যাঁ হবেন অবশ্যই হবেন এদিন নলকূপত হাত পাওয়া আছে কতজন এতে দেবাশিস স্পিন করছে এই ব্যায়ামটা হলো তোমার পায়ের গোড়ালি একদম মজবুত হবে দেবাশিস শিখে দিচ্ছে দাদা কেমন না গেছে ব্যায়ামটা করিয়া সেই না গেছে না সেই আরাম না গেছে ও হ্যাঁ সেই সেই আকর না সেই তো বিপ্লব ভাই আমাদের রেডি একদম পুরা বাড়ি যাবেন কি দাদা ব্যাগটা কান না ব্যাগটা কান না তোমার না সেই সুন্দর হ্যাঁ তোমার শখ মানাইছে ভালো হ্যাঁ হবে চলবে দারুণ শঙ্কর দা যে আমার কি ভাবে আছে পুরা মুক্তি হাসি তো আজকে লম্বা হবে চলো চলো সবাই চলো হ্যাঁ মুই ভিডিও ইয়ে বানাছো চলো তো এই দাদার নাম সনাতন দা সবাই সোনা সোনা করে ডাকে তো এই তো আমাদের মানিকদা রেডি ব্যায়াম করার জন্য এই যে আমাদের দা আমাদের স্প্রিং স্প্রিং করেন না দুইটা একবার হয়ে যাবে ha আছেন এই তো চলেছে আর কি চলে আর কি ওকে লাইভে কি ভিডিও কিন্তু তুলে এসেবেন কিন্তু কি করবেন আর দিয়ে দেন হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এই যে আমাদের কেশব দা ব্যায়াম করতেছে ওকে হ্যাঁ, হ্যাঁ। বাহ দারুন দারুন এটা সিক্স প্যাক করার জন্য যথেষ্ট ওকে যারা হালকা ওজনে ফিটফাট তারা একদম মানে এই গুণটা করতে পারবেন ঠিক আছে কিন্তু <laughs> মুই ফাইলত ধরে লাস্ট আমাদের খেলতা মানে ভালো গেম করে দেখালো অবশ্য মোটামুটি ভালো অনেক ভালো তাপসদা কিন্তু বিয়া করছে দুইটা ছাওয়া ঠিক না সিঙ্গেল আছে তাহলে কি মেয়ে দেখবো নাকি অবশ্যই অবশ্যই তার জন্য ভুড়িটা কমাইতে হবে তোমাকে মারা বুকন মারো বুকন মারো দশটা মারো Maro, apa apa doi nama Maro, main nama Maro. Oh, mati pasir pasir. যদি অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন অবশ্যই আর দেখতে থাকুন আবার ইভিনিংয়ের ভিডিও একটা আবার চলে আসবে পিটি ব্যায়াম পিটি ব্যায়াম ওকে